আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন সীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কক্সবাজারস্থ চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে ঘুন্দম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চোরাচালান ও সীমান্তে আজ শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মত বিনিময় সভায় তিনি একথা বলেন বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চৌত্রিশ বিজিবির উপ অধিনায়ক মেজর আনোয়ার হোসেন নাক্ষুনছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মাইনুদ্দিন খালেদ ঘুমদুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সুহাগ রানা সহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ বিনিময় সভা শেষে স্থানীয় দুস্থ ও দরিদ্রদের মাঝে সাড়ে তিনশো প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয় কুতুবদিয়ায় রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের বিশেষ মনিটরিং কার্যক্রম চলছে গতকাল উপজেলা সদর বড়ঘুপ বাজার ও ধুরুং বাজারে পুলিশের মোবাইল টিম মনিটরিং পরিচালনা করে কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান পবিত্র রমজান মাসে অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে বিষয়গুলো স্থানীয় বিভিন্ন পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে এসব তদারকি করতে রবিবার বিকালে বড়ঘুপ ও ধুরুং বাজারে মোবাইল টিম বাজার মনিটরিং করে এ সময় সিন্ডিকেটের মাধ্যমে মজুদ স্রোত দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্রেতা বিক্রেতাদের প্রকাশ্যে ও গোপনে নজরদারি করা হয় মহেশখালীর মাতার বাড়িতে বারো শত পরিবারের মাঝে সুপেয় পানি পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিনি পাইপলাইন স্কিম প্রকল্পের অধীনে সুবিধাবঞ্চিত মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে Matarbari union Parishad chairman S M Abu Haider গতকাল বিকেলে এই পাইপলাইনের কাজ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন জমিদাতা আনসার মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাতারবাড়ির বান্ডি শিকদারপাড়া এলাকায় নির্মিতব্য এই পাইপলাইনের নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বর মাসে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে এ পাইপলাইনের কাজ শেষ হলে বারো শত পরিবার সুপেয় পানির সুবিধা পাবে রামু থেকে চার হাজার ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রবিবার বিকেলে চাকমারকুল অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক মোহাম্মদ উদ্দিন রামু চাকমারকুল দুই নম্বর ওয়ার্ডের নয়াচুরপাড়ার আমির হোসেনের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে কলঘর বাজারের দক্ষিণ পাশ থেকে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয় তার বিরুদ্ধে মাদকানে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে টেকনাফ উপজেলার সাপরাং ইউনিয়নে হতদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির চতুর্থ পর্যায়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে